নুন হলুদ মাখিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি এদিকে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য নুন ফুলকপি ভাপানো হয়ে গেছে ফুলকপির জল ছড়াতে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো মাছই আমি একইভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম আরও এক চামচের মতো তেল এবার ভাপিয়ে রাখা কফিগুলো লাল লাল করে ভেজে নেব কফিগুলো একটু ভাপিয়ে নিলাম এই কারণে যদি ভেতরে পোকা থাকে তাহলে সেটা যেমন বেরিয়ে যাবে আর এদিকে নরমও হয়ে থাকলো সমস্ত কফিগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি কফি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি সরু সরু করে কাটা আলু আলুগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন আন্দাজ মতো নুন হলুদ দিয়ে একটু আলুটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ অ্যাড করছি আরও এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো খুব ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলা ধরে না যায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপিও আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল ঝোলটা নিজেদের পছন্দ মতো আমি আরও একটু জল দিলাম এবার একটা ঢাকা দিয়ে হতে দেব দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সবশেষে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন